ভাবাছে যার গাই দেখলে তারে চেনা যায় ভাবাছে যার গাই দেখলে তারে চেনা যায় সর্বয়ঙ্গ তাহার সর্বয়ঙ্গ তাহার পোড়ারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে আহা আমার আমার ছাড়ো দমের জিকির করো পাইলেও পাইতে পারো মাওলা রে আমার আমার ছাড়ো তোমের জিকির করো পাইলেও পাইতে পারো খোদা রে গুরুরূপে নয়ন আছে যেই মুর্শিদ রূপে নয়ন আছে যেই জন মরণের ভয় কিসে মরণের ভয় কিসে করে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে তালে তালে সবাই তালি হয়ে যাবে পেছনে একটা আহা মক্কা কি মদিনা খুঁজলেও মিলে না খুঁজ করো আপন দিলেতে মক্কা কি মদিনা খুঁজলেও মিলে না খুঁজ করো আপন দিলেতে দেখিলে ছবি পাগল হবি দেখিলে ছবি পাগল হবি কোন নিষেধ কোনো নিষেধ মানবে না রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে তলে তলে সবাই দাদা মনিটরটা একটু বাড়বে মনিটর এবার আমরা তো সকলেই পীড়িত করেছি না কি কেউ কি প্রেম করি নাই ছ্যাঁকাও খেয়েছি মনে হয় তাই ভিক্ষু সাধু ফকির বলেছেন ফকির সাহেব পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি কই জনাই জানে রে পিরিতি পিরিতি বিষম পিরিতি প্রীতি জনাই জানে রে প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া সার্থক জনম তারি রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবা ছেদার গাই দেখলে তারে চেনা যায় তালে তালে বাবা ছেদার গাই দেখলে তারে চেনা যায় সর্বয়ঙ্গ তাহার সর্বয়ঙ্গ তাহার সর্বয়ঙ্গ তাহার পোরারে খাবেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসুল বিরাজ করে আমার কাবেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসুল বিরাজ করে কাবেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসুল বিরাজ করে কাবেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে